তো বন্ধুরা দিশি সাজেশনে আপনাদেরকে স্বাগত এই আজকে আমরা ঘুরতে যাবো বেলতলি ব্রিজ তিস্তা ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ তিস্তা ব্রিজ তো আজকে একটা ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল তো ভাইটা আজকে যাবে না তো এখন এখন আমরা হাই স্কুলের মাঠের পিছন দিকে এখন চারটা সতেরো বাজে এই কাকাবা ভাই আর আমি যাচ্ছি হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিওটা একটু লেন্থ হবে হ্যাঁ, তো চোখ রাখুন এটা আমার সেকেন্ড ব্লগ দেখতে থাকুন ভাই বুঝতে পারতাম না বুঝতে পারতাম না ঠিক আছে খাইতেছি বলতে চাচ্ছি না এটা হলো আমাদের জামগঞ্জ পেছন দিকের রাস্তা এই রাস্তা দিয়ে যাবো আর সামনের দিকে রাস্তা হচ্ছে যে যাই হোক গাড়ি আসতেছে তো এদিক দিয়ে যাবো দেখতে থাকুন একদিন মাঠে সবাইকে ইন্ট্রোডাকশন করাবো আজকে লেট আসবে সাড়ে পাঁচটার দিকে আসবে তো আমরা বেলটা ডিগ্রি তো আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ভালোই এদিকে নদী ছোট নদী বন্ধুরা অবশেষে আমরা তিস্তাবি চলে আসিনি তো এই যে আমরা এখন খালি উঠেছি তো এবার এখন কোটাটা সম্পূর্ণটা বাকি আছে এই যে তোমার দেখি বাচ্চা সম্পূর্ণ অনেকটা বাকি আছে তো এইটার তোমার দীর্ঘ হলো পনেরো তিন কিলোমিটার প্রায় দেখো এটা আমরা বাইকে পাচ্ছি এবার তো দেখতে থাকুন জিনিসটা কত কী লম্বা আর কীভাবে মানে কেমন করে লোকলাজ আছে কেমন গাড়ি ঘোড়া যাওয়া আসা করেছে ঠিক আছে অবশেষে আমরা বৃষ্টির মধ্যে চলে এসেছি প্রায় দেখি পাচ্ছেন পুরো কুয়াশা আর খুব ঠান্ডা লাগাইছে আজি সূর্যের কোনো দেখে নেই তো যাই হোক আমরা যাবো তো অবশেষে আমরা তিস্তা ব্রিজ পার হলি পার হয়ে আমরা এই ইস্পাতের এই বাঁধের উপর দাঁড়িয়ে আছি এই যে বাঁধটা দেখা পাচ্ছেন মানে পুরা ইয়া অনেক লম্বা তো এখন দেখুন বাত যে বাত এই যে বাত এই বাতটা দিয়ে যাবো অনেক দূর এটাও তিন কিলোমিটারের মতন আছে তো শেষ মাথা তোমার দেখাবো তো এই যে নদী নদী ফিলাল্লা খুব লম্বা লম্বা বড় উঁচা তো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা হবে লাইটগুলো জ্বলিবে সন্ধ্যার সময় আমরা দেখে দেবো কেমন লাগে ব্রিজটা আর কি মানে সেটা কেমন ব্যাপক আর আকাশটা পুরো আওয়াজ করছে পুরা কুয়াশা ঠান্ডা তো এইটা রাস্তা দিয়ে এলা লম্বা যাবো তিন কিলোমিটার দেখো সবাই তো অবশেষে আমরা এই রাস্তাও চলে আসিনি তো দেখো ভালো হচ্ছে আর এই যে রাস্তা দেখো তোমার এটা একটা সাইডে বাদ হয়ে গেল আর ওই সাইডে একটা এই যে এই সাইডে তোমার এই যে বাদ আছে তো যাই হোক তো এই রাস্তা যায় তোমার বেলদলি সেরে আর এটা যায় তোমার হেলাবাগড়ি একদম মানে তোমরা যদি খেলাভাগে যদি যাওয়ার চান আমার কাহা মেঘলিগঞ্জের মেঘলিগঞ্জ হয়ে যদি হেলাবাগড়ি যান তাহলে তোমার অনেকক্ষণ ঘুরেও হবে আর হলদিবাড়ির লোক যদি তোমার মেঘলিগঞ্জ হেলাবাগড়ি যাওয়ার চান তাহলে আমার এই যে এদিক দিয়ে আমরা তিন কিলোমিটার আর দুই কিলোমিটার পরে ব্রিজের নিচ দিয়া মানে ব্রিজের নিচ দিয়ে না তোমার ব্রিজের ব্রিজটা পার হয়ে বা দিকে নামি করবেন ব্যাথা করে তোমার হেলাবাগি রাস্তা এটা হেলাবাগি রাস্তা আর দুই কিলোমিটার পার হলে তোমার হেলাবাগি চলে যাবে আর বেলতলি দিয়ে হলে গেলে তোমার কম হলেও দশ কিলোমিটার নাগিবে আরামসে হেলাবাগি কিন্তু মেখেলিগঞ্জ থেকে দশ কিলোমিটার আর দুই থেকে মেখেলিগঞ্জ ব্রিজ থেকে না আমাদের তিস্তা ব্রিজ থেকে জয়সিধু থেকে তোমাদের মেখেলিগঞ্জ আবার আরও দুই কিলোমিটার আছে তাহলে কম হলে তোমার বারো কিলোমিটার কিন্তু তোমার যাবেন তো যাই হোক এটা বেশ কোনো ওয়ান হই তো বাপটা ভালো ইয়া করেছে দেখো ভাই আমার গাড়ি স্টার্ট আছে আর একটা কাকিমা একটা ভাই খড়ি নিয়ে যাচ্ছে যাই হোক বৃষ্টি তিস্তা বিশ তোমার দেখতে পাচ্ছেন তিস্তা এখন দেখা পাচ্ছেন একটা গাড়ি পুরা তুলা আর সে খাওয়া হয় শরীর না গিয়ে হ্যাঁ ভাজা হ্যাঁ হ্যাঁ গাড়িটা কোন দিক দিয়ে যায় হ্যাঁ ওর বাপরে বাপ কি ধুলা গাড়িখানের না সেই ধুলা হ্যাঁ ধুলা থেকে আর বাঁচি পারিনি যাই হোক বেশি করে দেরি করিনি ভাই এটা থেকে যাই আমরা সামিন খামো আমরা এখন নদীর এই থেকে আমরা নিচেও নামিনি তো এটা হচ্ছে মিটার এটা হচ্ছে তোমার জল মাপা মানে মিটার মানে কত দূর অব্দি উঠে তো মানে ভালোই উষা মানে অনেক উষা ভাই দাঁড়াতো তো নিচু সামনে দাঁড়া তো দূর থেকে মানে তুলিলে ভাইটাকেও আমরা কাটে নিছি মানে ভাইয়ের ডবল আর আসলে মানে অনেক উষা জল তোমার ভালোই উঠেছে এই করে এটা আমার নদীর ইয়ে সাইড কিনারা তো এইভাবে গরু এসেছে আর বেশি ভিডিও বাড়ির নেই মানে এটা থেকে যাওয়ার সময় ভিডিও বাড়ির নেই তো দেখুন এটা একটা নৌকা নৌকা আমরা দেখামো কেমন তো এদিক না তোমার দেখো মানে লোক টোক আছে লোক থাকে কিন্তু এখানে তোমার কারেন্ট কারেন্টের তার থাকলেও তোমার এখানে কারেন্ট নাই মানে এখানে সোলার দিয়ে চলে সোলার বৈদ্যুতিক দিয়ে চলে তো এটা নৌকা মানে বিরাট বড় নৌকা কমসম হলে তোমার তিরিশ ফুটের মতো এই তোমার ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন প্রচুর ডিজেল দিয়ে চলে আর তোমার এই যে পাখা এটা চার্জের মানে আগায় পুরো স্পিড আর কি এই যে তোমার নদী আর এই জল জল কিন্তু পরিষ্কার খুব ঠান্ডা কিন্তু এটা দেখো সবাই মানে প্রচুর হাওয়া চলেছে আর লোকও পুরো মাছ মারাছে তো এই যে আমার আছে তোমার সোলার প্যানেল দেখিতে পাচ্ছেন এইরকম সোলার প্যানেল এই জায়গাটায় কম হলেও আট জায়গায় মানে আটটা বা দশটা এরকম দেওয়া আছে তারও বেশি দেওয়া আছে তার ঠিক নেই কিন্তু তোমার এই পুরো গ্রামটাকে মানে এলাকাটাকে তোমার একদম বিজলি সাপ্লাই দেয় ফ্রিতে এই যে আমার ব্রিজ দেখা পাচ্ছেন তো এবার ব্রিজের তোমার পূর্ব পাখে যেমন হয় এবার সামনত একটু কোনো ঘুরিবার তারপরে এদিকে বাইরে হয়ে যাবো বাইরে হয়ে মাথা বাড়ি যাবো তোমার তুলি ওটা ঘাট আছে সেগুলো আমরা দেখাবো তো দেখো একটু কমেন্ট টমেন্ট জানাবেন কেমন লাগে জায়গা কিন্তু কিন্তু শেয়ার করবেন অবশ্যই সবাইকে এটা কিন্তু তোমার ব্রিজটা হলো তোমার পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ আর সবাই ঘুরিয়েছেন গরমের দিন ঘুরিয়েছেন গরমের দিন কিন্তু বাম্পার মানে ভালোই হয় আর কি মানে হাওয়াটাতে লাগে না প্রচুর ঠান্ডা লাগে ঠান্ডা দিন একটু ঠান্ডা দিন যাই হোক আর এটা বেশি দেরি করি ভাই লেট হয়ে যাচ্ছে অবশ্য এইটা রাস্তা তোমার সামনে দিয়ে যাচ্ছে মেকিগঞ্জ আছে আর আমার এইটা রাস্তা আছে তোমার হলদিবাড়ি মানে বেলতলি বন্ধুরা এটা আমরা বেশি লেট না করি তাও থামিনি তো আমার ভাই পুরো উপরে উঠে দিচ্ছে এ দেখো গাড়ি ঘোড়ারাও পুরো তুমি যাওয়া আসা করছে রোদ আছে যাই হোক আরও গাড়ি এসেছে বেশি লেট না করি তাহলে বাড়ি যাবো মানে তোমার বেলতে লিফে যাবো চাউমিন খাইয়া টাইয়া তারপর বাড়ি তো বন্ধুরা আমার তিস্তারা তিস্তা ব্রিজের মিডিল কোনো পার নেই আমার মানে বেলতলির কাছাকাছি তো আমার হচ্ছে বেলতলি ঘাট আছে যে ওইটা হলো আমাদের বেলতলি ঘাট মানে জেলা ব্রিজটা ছিল না তো এই এটা দিয়ে আমরা আগত নদী দিয়ে মানে নৌকা থেকে আমরা পার হয়েছি তো যে ভাই উপর উঠেছে আমার উপর উঠেছি উপর কিন্তু নিচে আছে তো যাই হোক বেশি দেরি না করি তো অবশেষে আমার সামিন দোকান আসিনি দাদা কি ভাজেছেন আচ্ছা কি দিয়া ডিম দিয়া তো দাও দুই প্লেট হামাক আচ্ছা ঠিক আছে তো দাদারা ছাতখান ছিল তো ছাতখান নেই ভাঙ্গিস এবার ঠিক করিবে তো ভাইয়া বইটে হুম এটা দাদা তামিল মান আছে পুরাতন আরো আইটেম আছে সিংড়া আছে পকোড়া আছে পাস্তা আছে মোমো আছে তো ভাই পুরো একদম ব্যস্ত চাউমিন খাইতে মানে পুরা ব্যস্ত আর কি তো অবশেষে আমার চাউমিন খাওয়া শেষ এলা আমার বাড়ির দিকে রওনা হয়েছি তো এলা এত লাইট জ্বলে দিছে দিচ্ছে ব্রিজের লাইট আর না উঠি তো পুরা বৃষ্টি পড়েছে অনেক অনেক তো দোকানটা পুরা ভিড় হয়েছে ওই যে দোকানটা তোমার দেখতে পাচ্ছি দেখো দেওয়াল দেওয়াটা পুরা ভিতর সঙ্গে আছে তাহলে বাড়ি যাচ্ছি তো বেলতলি বাজারটা এখন তোমাকে দেখামো কেমন দেখুন দেখুন তোমার শেষে বেলতুলি পাড়া দেখা শেষ এলাম বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার রাস্তার কোনো তোমার দেখা যায় বেলতলি থেকে বাড়ি যে পারমিগঞ্জ সেটা আমরা দেখা যায় রাস্তাটা কেমন সন্ধ্যা হওয়া হচ্ছে কিন্তু লাইট নাই মানে রাস্তা আন্ধার কিন্তু গাড়ি লাইটের আলোতে কেমন দেখায় তো সাথে থাকেন যারা নয়া তারা শেয়ার করেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাকলো সাথে থাকুন আর কমেন্ট করবেন ভালো থাকবেন ওকে ধন্যবাদ তো লাস্ট যে রাস্তা <laughs> তো ঠিক আছে দেখা হবে তো যাওয়ার সময় যে রাস্তাটা সেটা আমরা দেখাই